মানে গরুর রচনা ওকে লিখতে বলি ও মাই গড মানে ও নিজে নিজে লিখতেছে গাইজ ও ভাই গুগলকে বিট করে দেওয়ার মতো শক্তি রাখে এটা যদি আপনার বউ পড়ে ইনস্টা তার রাগটা ভেঙে যাবে হু ইজ ওয়াও গার্লফ্রেন্ডের নাম দিয়ে না আবার আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা অন্যরকম জগতে হারিয়ে যাব ডিজিটাল একটা এক্সপিরিয়েন্স আমরা সবাই মিলে করব এমন একটা অনুভূতি আপনার হবে আই থিঙ্ক এটা আগে কখনো আপনার হয়নি আপনারা এমন একটা টুলের সাথে পরিচিত হবেন যেটা গুগলকে বিট করে দেওয়ার মতো শক্তি রাখে আপনি ঠিকই শুনতে পারছেন গুগলকে এটা হাড্ডা হাড্ডি কম্পিটিশন দিতে পারে বেশ কিছু জায়গায় গুগলও এই টুলের সাথে হেরে যাচ্ছে কি বিশ্বাস হচ্ছে না আমরা এখনই সেটা দেখতে পারবো আমি কথা বলছি চ্যাট জিপিটি টুলটা নিয়ে এই টুলটা নিয়ে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না কখনো না কখনো কোথাও না কোথাও কিছু না কিছু হয়তো শুনেছেন এটা আপনাকে এমন এমন ইন্টারেস্টিং জিনিস করে দিতে পারবে যেগুলো আপনি নিজে না দেখলে কখনো বিশ্বাস করবেন না তো চলেন আমরা ফার্স্টে কিছু জিনিস ট্রাই করি দেন আমার মাথায় কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আমি একে জিজ্ঞেস করব আর আপনি যদি চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিতে বা ফলো করে দিতে পেজে ভুলবেন না তাহলে দেরি করি না চলেন তাড়াতাড়ি চলে যাই লেট স্টার্ট সো প্রথমে যখন আপনি chat dot open AI dot com এ যাবেন তখন আপনি একটা লগ ইন করে নিতে হবে চাইলে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন আমি আমার মতো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিছি তো ফার্স্ট ইন্টারফেসে চ্যাট অপশানে গিয়ে আপনাকে কিছু একটা লিখতে হবে মানে গরুর রচনা ওকে লিখতে বলি আশা করি ও গরুর রচনাটা আমাকে লিখে নিতে পারবে গুগলে সার্চ করলে অনেক কিছুই পাবেন বাট দেখি এখানে সার্চ করলে কী পাওয়া যায় write me a story about a cow oh my গড দেখেন কিন্তু লেখা শুরু করে দিছে মানে once upon a time there was a cow named Bessie Bessie lived on a farm with a farmer Tom and several other cows মানে ও নিজে নিজে লিখতেছে গাইজ ও নিজে নিজে লিখতেছে আমি কিন্তু আর কিচ্ছু টাইপ করি না আমি খালি বলছি রাইট নিয়ে স্টোরি অ্যাবাউট এ কাউ ও গরু রচনা নিজে লিখতেছে নিজে নিজে গরু রচনা লিখতেছে ও মাই গড দেখেন তিন চার প্যারাও লিখে ফেলছে পুরো গল্প লিখে ফেলতেছে গাইজ ও কমপ্লিটলি নিজের মতো করে ইউনিকভাবে লিখতেছে চিন্তা করেন আপনি এখন যদি কোনো কিছু লেখেন যে কোনো কিছু স্টোরি লিখতে বলেন ও কিন্তু আপনাকে লিখে দিবে এবং দেখেন অলরেডি আমাদের স্টোরি লেখা শেষ হয়ে গেছে এই স্টোরিটা ও ক্রিয়েটিভলি নিজে জেনারেট করছে তো আমরা খুবই অবাক হয়েছি আই হোপ আপনারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবাক হচ্ছে নিজে নিজে ও এত বড় একটা স্টোরি লিখে দিছে এবং ইউনিক স্টোরি এভরি টাইম আপনি যখন লিখবেন নিউ নিউ ইউনিক স্টোরিও জেনারেট করে দেবে আপনাকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে চ্যাট জিপিটি দিয়ে কি বাংলায় লেখা সম্ভব কিনা তাদের জন্য এই এক্সাম্পলটা দিলাম সে কিছুক্ষণ বাংলায় লিখতে পারলেও একটা সময় গিয়ে সে আসলে বুঝতে পারে না যে বাংলায় সে আর কী লিখবে তো এখানে তার কিছু লিমিটেশনস আছে আর এর বাইরে আপনি যদি দেখেন আমি ইংলিশে যখন আমি এসে লেখার কথা বললাম মানে অ্যাকচুয়াল রচনা তখনও সে কিন্তু খুব সুন্দরভাবে গুরু রচনা সমানে লিখে যাচ্ছে চলেন আমরা একটা কাজ করি এবার আমরা আমাদের একটা লাভ লেটার লিখে দিতে পারি অফকোর্স লাভ লেটারটা আমরা আমাদের ওয়াইফের জন্য লিখবো সো লিখি এটা write me a love letter for my wife দেখি কি সেটা অ্যান্সার দেয় ওকে সে লিখতেছে মাই ডিয়ারেস্ট নেমে মানে আপনার ওয়াইফের নাম হবে গার্লফ্রেন্ডের নাম দিয়ে না আবার I know words cannot fully express the depth of my love for you, but I want you to know how much you mean to me. From the moment I met you, I knew that you were the one I had been searching for. ওফ মানে এটা যদি আপনার বউ পড়ে ইনস্ট্যান্টলি আপনার উপর রাগ হয়ে থাকলেও কিন্তু তার রাগটা ভেঙে যাবে I promise to always be there for you to support you and to cherish you forever and always দিয়ে আপনার নাম চিন্তা করেন ভাই কোনো এফোর্ট লাগে না জাস্ট বলছেন লিখে দিছে instant okay let's try something different before jumping to the next question আমরা আজকে আমাদের ভিডিও স্পন্সার নিয়ে একটু কথা বলতে চাই আমরা অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাই প্রিয়জনদের কাছে কিন্তু অনেক সময় যেটা হয় টাকাটা সময় মতো আসে না যে এক্সচেঞ্জ রেটটা তাদের পাওয়ার কথা সেটা ঠিকমতো দেওয়া হয় না এবং আজেবাজে মানুষের মধ্যে টাকা পাঠালে কিন্তু অনেক সময় হারায় যাওয়ারও চান্স থাকে সো এই ধরনের অনেক জটিলতা থেকে আপনাকে খুব ইজি একটা সলিউশন দিয়ে যাচ্ছে ট্যাপ ট্যাপসেন অ্যাপ তারা কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংকে এবং বিকাশে টাকা পাঠানোর সুযোগ আপনাকে করে দিচ্ছে এবং টাকাটা আপনি অলমোস্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন এবং কোনো হিডেন চার্জ কিন্তু নেই ফ্রিতেই বিদেশ থেকে বাংলাদেশে সরাসরি টাকা পাঠাইতে পারতেছেন আর টাকা পাঠানোর সময় আপনি যদি কেজিপি কেজিপি কোডটা ইউজ করে টাকাটা পাঠান তাহলে কিন্তু যাকে পাঠাচ্ছেন টাকা সে কিন্তু চেয়ে যাচ্ছে আরও এক্সট্রা টেন ক্রেডিটস মানে আপনি যদি একশো ডলার কাউকে পাঠান সে কিন্তু পেয়ে যাচ্ছে একশো দশ ডলার জাস্ট আপনি কোডটা ইউজ করার জন্য এক্সট্রা কোনো হিডেন চার্জ এনিথিং কাটতেছেন এটা একদম বোনাস একদম ফ্রি সো এটা করার জন্য সিম্পলি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে বা কমেন্ট সেকশনে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক থেকে অ্যাপসে ডাউনলোড করে ফেলেন একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং ইজিলি টাকা পয়সা পাঠিয়ে দেন আশা করি আপনাদের সবারই এই অ্যাপটা ইউজ করে খুবই ভালো লাগে তো let's get back to our questions আমরা তো অফিসে অনেক সময় বসদের থেকে ছুটি নিতে হয় সো আমরা ওর কাছে একটা অ্যাপ্লিকেশান লিখে দিতে বলি যেটার মাধ্যমে আমরা বস থেকে ইজিলি ছুটি নিতে পারবো সো লেখা যাক write me a leave application my boss please be professional একটু প্রফেশনালি এবার লিখতে বলি এটা মনে হয় একটু মিস করতেও পারে try subject leave application dear বসের নাম I am writing a request ও ভাই যারা যারা দেখতেছেন প্লিজ চ্যাট জিপিটি লিখে কমেন্টে আপনার অনুভূতিটা জানাই দিন মানে আপনি সে কী দুর্দান্তভাবে লিখে যাচ্ছে just look at that just look at that guys আমার দিন আমি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে লিখতে পারতাম না কিন্তু চ্যাট জিপিটি আপনাকে লিখে রেডি করে দিন আরেকটা এক্সপেরিমেন্ট করি ওর সাথে যারা ইউটিউব ভিডিও বানাবেন বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদের অনেক সময় কিন্তু স্ক্রিপ্ট দরকার হয় সো আমরা কাছে একটা স্ক্রিপ্ট জানতে চাই আপনার একটা আইফোন ফোরটিন রিভিউ করতে হবে কিন্তু এটার জন্য একটা স্ক্রিপ্ট লেখা তো বেশ সময়সাধ্য ব্যাপার বেশ কষ্টেরও ব্যাপার এবং অনেক থিঙ্কিংও করতে হবে বলে সব কিছু যদি আপনাকে এই চ্যাট জিপিটি করে দেয় চলেন চ্যাট জিপিটিকে লিখি একটা স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য write me a YouTube video script for phone fourteen video okay সে লিখতেছে সে লিখতেছে opening shot of the iPhone fourteen সে পুরো স্ক্রিপ্ট লিখতেছে গাইজ মানে অ্যাকচুয়াল ভিডিওর স্ক্রিপ্ট কীভাবে আপনি বলবেন everyone hello and welcome to our latest video where we will be reviewing the brand new iPhone 14. I, I am your host, hosted Nambolbe, and then you're going to take an in-depth look at the latest and greatest Apple. So let's get started. এইভাবে আমরাও মনে হয় না এত স্মুথলি একটা স্ক্রিপ্ট এত তাড়াতাড়ি লিখতে পারবো যত তাড়াতাড়ি চ্যাট জিবিটা আপনাকে পুরো লিখে মানে একদম ছাপায় দিতেছে একদম ছাপায় দিতেছে আপনারা সব it's too it's too good to be true মানে বলতেছেন আর হয়ে যাচ্ছে আমি খালি এক লাইন লিখছি আমাকে সব লাইন লিখে দিতেছে আমি বলতেছি ভাই আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে একটু কমেন্ট সেকশন আমাকে জানাবেন মানে আই এম থ্রিল্ড আমি যা দেখতেছি আমাকে অবাক করে দিতেছে প্রত্যেক সেকেন্ড দেখেন সে ভাগ করে দিচ্ছে কোনটা হোস্ট বলবে কখন কোন শটটা নিতে হবে কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে পারফরমেন্স ফিচার্স কখন কোনটা নিয়ে কথা বলতে মানে ইউটিউব ভিডিওতে প্রফেশনালি যা যা প্রয়োজন তারা সব করে দিচ্ছে মানে স্ক্রিপ্ট করে লিখে দিচ্ছে এবং এটা ফ্রিতে দিচ্ছে মানে আমাকে কিন্তু চ্যাট জিবির কোনো পেমেন্ট করতে হয়নি টু গেট দিস আনসার আমি জাস্ট কোয়েশ্চেনটা লিখতেছি আমার কিন্তু আনসারটা দিয়ে দিচ্ছি গাইস ফুল স্ক্রিপ্ট সে জেনারেট করে দিল উইদিন সেকেন্ডস কতক্ষণ লাগছে এটা আপনারাই দেখছেন উইদিন সেকেন্ডস আচ্ছা আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার মাথায় আসছে আমি একটু লিখে দেখেও পারি কিনা write me a five minute motivational speech on হাউ টু গেট রিচ মানে যারা মোটিভেশনাল স্পিচ দেয় তাদের স্পিচ এই চ্যাট জিবিটি রেডি করে দিচ্ছে wow wow ladies and gentlemen, today I'm going to talk about how to get rich. I know that for many of us, the idea of financial security and wealth seems to be out of reach. But I want to tell you that it's not. With the right mindset and a little bit of work, anyone can achieve financial success. It's too good to be true guys আমি যা দেখতেছি আমার এটা বিশ্বাস হইতেছে না লিটারেলি আমার সামনে সে সুন্দর সুন্দর জিনিস লিখে দিচ্ছে অ্যান্ড অ্যাকুরেসি যদি আপনি বলেন আমি মনে করি accuracy almost ninety percent at times হান্ড্রেডও মানে যা করতেছে এটা একটা হিউম্যানের জন্য এত ইজি না পাঁচ মিনিট একটা script out of nowhere এইভাবে জেনারেট করে দেওয়া আপনারা আপনাদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন রকম জিনিস চ্যাট জিবিটির সাথে ট্রাই করতে পারেন বা গুগলে চ্যাট জিবিটি লিখে সার্চ করে ঢুকতে পারেন ডিরেক্ট লিঙ্কও আছে my mind is like hanging আমি নিতে পারতেছি একটা ফানি জিনিস ট্রাই করতে চাই write me a rap song about Bangladesh দেখি সে বাংলাদেশ নিয়ে কতটুকু জানে ওটা নিয়ে একটা র্যাপ লিখতে পারে কিনা oh my oh my God oh my God Bangladesh, my motherland, where is the green fields expand, rivers flow and the sunrise bright. It's a land of natural delight. Rap song ভাই র্যাপ সং লিখে দিচ্ছে র্যাপ সং আপনাকে লিখে দিচ্ছে মানে আমরা কত আর্টিস্ট কত কিছু চিন্তা করতেছিলাম বাট এটা একটা অল ইন ওয়াল টুল এবং এত powerful unimaginable guys. From the hills of Chittagong to the streets of Dhaka, my people, my culture, my heart beats on ya. Oof, Bangladesh, Bangladesh will never fall. We'll stand tall with our heads high. We'll never fall. Mane chorus, verse, one, two, three, outro, shop দিয়ে দিচ্ছি ভাই আমি আর আমি আর নিতে পারতেছি না মানে আমি ওকে এবার কয়েকটা স্পেশাল কোশ্চেন করতে চাই I think it's going to be really amazing দেখি সে এটা পারে কি না my first question is who is Allah দেখি কোয়েশ্চেনটা সে বুঝে কিনা বুঝে এটা আনসার করতে পারে কিনা Allah is Arabic word of for God আচ্ছা ঠিক আছে মুসলিমস সুপ্রিম ইউনিক দিয়েছি who is a creator and the ruler of the universe in Islam Allah is consider to be the one true God the true all powerful and all knowing ruler of the universe হুম সে রিকগনাইজ করতে পারছে কোয়েশ্চেনটা খুব গোছানো সুন্দর একটা আনসার আমাদেরকে দিয়ে দিছে মানে খুব সুন্দর একটা সংজ্ঞাও সে দিছে এটা মানতে হবে আপনাকে এটা মানতে হবে আল্লাহ কে তাকে জিজ্ঞেস করার পরে সে খুব সুন্দর একটা গুছানো উত্তর দিছে আমরা আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি হু ইজ প্রফেট দেখি সে জানে কিনা দেখি সে জানে কিনা Prophet Muhammad, peace be upon him, is the founder and the last prophet of Islam. He was born in Makkah in 570 CE, I hope that is right. At the age of 40, he began receiving revelations from Allah through the angel Jibrail, which is later, later became the Quran, the holy book of Islam. মাশাল্লাহ মাশাল্লাহ লাইক মাশাল্লাহ আপনাকে লিখতেই হবে বলতেই হবে সে কোরআন এবং ইসলাম নিয়ে কত কিছু জানে সে আল্লাহ সম্পর্কে জানে সে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সম্বন্ধে জানে মাথাটা মানি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে it is very very addictive আমার তাকে আরও অনেক কোশ্চেন করতে ইচ্ছে করতেছে কিন্তু আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইসলাম জানে কি না ওকে শুরু হয়ে গেল মানে বলতেছে আর সে শুরু হয়ে গেল এবং সে সবগুলো আনসার সুন্দরভাবে মানে একসাথে করে বলতেছে যেটা গুগলও এত সুন্দর করে আপনাকে আনসার দিতে পারে না গুগল কিন্তু আপনাকে এক এক বস্তা লিঙ্ক ধরাই দিয়ে বলে যে ভাই এই নাও এই নাও এই নাও আর এই আপনাকে লিটারেলি লিখে টিখে গুছায় বুঝায় সব দিতেছে যারা যারা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নিয়েও জ্ঞান জানায় পড়েন জাস্ট বলবে write me an assignment on this সে লিখে দিবে আর অ্যাকুরেসি দেখেন মানে সে অল্প লিখতেছে এমন না সে ইনফরমেশন খুব সুন্দরভাবে গুছায় লাগার চেষ্টা করতেছে আমি জানি না আপনাদের কার মনে কী ঘুরতেছে আপনারা চ্যাট জিবিটি কী কী ট্রাই করতে আছেন কমেন্টে জানাই দিন চ্যাট জিবিটি নিয়ে আপনারা কী কী ভাবতেছেন আপনাদের কার কীরকম অনুভূতি এগুলো দেখার পরে সেটাও আমাকে একটু বলতে পারেন I am literally blown out of my head right now এত কিছু সে জানে পারে এটা আসলেই ট্রুলি রিমার্কেবল বাট আমি বলবো human intelligence is always up there ঠিক আছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে করেন এখানে অলওয়েজ একটা গ্যাপ থাকবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে পুশিং দ্য বাউন্ডারিজ মানে হিউম্যান ইন্টেলিজেন্সের কাছাকাছি চলে আসতেছে এবং এটাকে আপনি যদি প্রপারলি নিজের জন্য ভালো কাজে লাগান অনেক ভালো ভালো সে আউটপুট দিবে খারাপ কোনো কাজে লাগাইতে যাবেন না আমি বলবো এটা একটা টেকনোলজি এটাকে খুব বুঝে শুনে ব্যবহার করবেন আর কার কী অনুভূতি মানে কার কেমন লাগলো আপনি চ্যাট জিবিটি কী জানাতে চান কী জিজ্ঞেস করতে চান এই টোটাল ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো please let me know I was like very excited শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে আরও অনেক কোয়েশ্চেন আছে এটা নিয়ে পার্ট টু বানাবো কিনা সেটাও আমাকে একটু কমেন্টে জানেন আর that's it about it from my side today I am thrilled আমার মুখ দিকে অনেক ভাষা আমি হারাই ফেলছি বিকজ ওকে আমি যা কোয়েশ্চেন করছি সুন্দরভাবে আনসার দিচ্ছে এবং শেষ কোয়েশ্চেনগুলো আনসার খুব গুছায় সুন্দর করে দিচ্ছে মানে truly truly Islam is the fastest growing religion in the world এবং AI seems to be the fastest growing tool which is capturing everyone's mind and attention so excitement নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন মানে নিতে পারছি না মানে আজকের শেষটা কেমন নিজেই একটু গুলা যাচ্ছে anyways guys thank you everyone for watching এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কী নিয়ে করা যায় কী করা যায় সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন السلام عليكم